এবারে দর্শকদের পাঠানো প্রশ্নগুলো আমি আপনাকে করছি এক নম্বর প্রশ্ন যে তারাবিন নামাজ এটা কি সুনত নাকি এটা ফরজ এটা কি কেউ মিস করতে পারে এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে এই তারাবি অথবা ক্যামুল্লায়েল রমজান মাসে এটা কি ফরজ নাকি সুনত এ ব্যাপারে আগেও বলেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই হাজার বারো এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রমজান মাসে মসজিদে ক্যামুল্লাইল পড়লেন আর লোকজনও তার সাথে পড়ল পরের দিন খবর ছড়ালো সেদিন নবী আসলেন আর পুরো মসজিদে ভরা লোক তৃতীয় দিনে অনেক মানুষ আর চতুর্থ দিনে যদিও মসজিদে অনেক লোক নবী ইচ্ছে করে সেদিন মসজিদে এলেন না ক্যামুল্লাইল আদায় করার জন্য তারপর ফজরের নামাজের সময় নবী বললেন এমন না যে আমি জানতাম না মসজিদে অনেক লোক আছে তবে আমি ইচ্ছে করে আসিনি কারণ আমি চাই না রমজানে কেমন লাইল তোমাদের জন্য ফরজ করা হোক তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই নামাজ ফরজ না তবে আরেকটা হাদিস সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব তারাবি হাদিস নাম্বার দুই নয় আমাদের নবী বলেছেন যদি কেউ রমজান মাসে রাতের নামাজ আদায় করে ইমানের সাথে আর আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যদিও এটা ফরজ না তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নতে মক্কাদা তার মানে নবীর যে সুন্নত গুরুত্বের সাথে সুপারিশ করা হয়েছে যদিও এটা ফরজ না এটা সুন্নতে মক্কাদা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত কোন মুসলিমেরই এটা মিস করা উচিত না যদি না আসলেই তেমন কোনো কারণ থাকে যতদূর সম্ভব এটা আদায় করাই উচিত আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় তাহলে আগের সব গুণা ক্ষমা করা হবে জাজাকাল্লা খায়ের